ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট আসলো দেখি এখানে স্পিন করে কেমন হয় দেখা যাক এই ইভেন্টে কটা ইমোট বাদে আরে ইমোট এসেছে তো দেখি স্পিন করে কেমন যায় আরে কোন ইমোট বাদলো ছি এবার বাদ দিল নতুন ইমোটটা মনে হয় দেখি স্পিন করে আরে <laughs> যদি বেশি ডায়মন্ড থাকে তাহলে এখানে স্ট্রিং করবা নালে করবা না